আমরা আছি গাজল স্টেশনে এখান থেকে এখন বেরোবো এখান থেকে যাবো বলছিল যে তোর দ্বারা মানে তোর দ্বারা ট্রেন ধরা সম্ভব নয় আমি বলছি কেন মানে তুই তো ঘুম থেকে উঠবি না তো ট্রেন কীভাবে ধরবি আমার বাবাকে আমি বলে দিয়েছি ফোন করে বাবা আমি ট্রেন পেয়ে গেছি এখন কোনো চাপ নেই আমার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার কমেন্ট আর ভাই কমেন্ট অবশ্যই দরকার কেননা তোমরা কমেন্ট না করলে আমার কোথায় ভুল হচ্ছে কি হচ্ছে সেটা আমি আমাকে দেখাতে হবে না আমাকে বুঝতে হবে তো যেখানে ভুল হচ্ছে দাদা এখানে ভুল হচ্ছে ভাই তোমরা আজকে গাইড করবে তারপরে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো না পারবো না তো তো চলো ভিতরে গিয়ে বসি এখন বোলপুরে নামলাম তো এখান থেকে কোথায় যাবো এখনও ভাবিনি আমি আর আমি কিছু যাই না শুধু জানার মতো এই দাদাটা জানে হ্যাঁ কোথায় যাবো কি না যাবো তো চলো দেখাই আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি এখন টোটোর জন্য দেখি টোটো ধরলাম কাকা আপনার নাম কি আমার নাম হ্যাঁ, বীরজু হ্যাঁ বীরজু বীরজু কাকার টোটো ধরলাম কাকা আমাকে নিয়ে যাচ্ছে কত কত ঘুরাবে কাকা আমাকে আমাদের শান্তিনিকেতন ক্যাম্পাস সোনাঝুরি হাট যেগুলো স্পট আছে সেগুলো শিল্পগ্রাম মানে আমাদের যেগুলো আমাদের যেগুলো যেগুলো বন্ধ নেই সেগুলো আমরা ঘুরবো টোটালি ঘুরবো হ্যাঁ। আর আমাদের টাইম পেয়েছে খুব খিদা খিদা খাওয়ার পরে আর শরীর চলার মতন কোনো কিছু নেই এতটা পথ চলার পরে তো ভিতরে যাব কাকা যেহেতু এই হোটেলের সিফারিশ করলো তো এই ভিতরে যাবো ভিতরে আয়োজন হোটেল হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন হ্যাঁ এখান থেকে শান্তিনিকেতন শুরু আর এটা হলো হ্যান্ডিক্যাপ মার্কেট এখানে সব যে আজাদ হিন্দ বাহিনী ছিল তো তাদের শিক্ষা ব্যবস্থা যে ছিল এই জায়গাটাতে হ্যাঁ ডান অফিস এটা সেন্টার অফিস এটা সেন্ট্রাল লাইব্রেরি আচ্ছা বিশ্বভারতীর সেন্টার লাইব্রেরি হ্যাঁ দিকে ডান দিকে main centre office head office Visva-Bharati ও আচ্ছা, আচ্ছা। নাম হচ্ছে Milanini girls hostel Milanini girls Rabi স্ত্রীর নাম ছিল বাঁ দিকে মিলানিনী হ্যাঁ। পাঠশালা এই যে এটা না হ্যাঁ এটা হলো আনন্দ পাঠশালা এখানে টিচার বসতো আর পাশে পুরো স্টুডেন্ট সবাই মিলে বসে শিক্ষকের কাছ থেকে দীক্ষা নিত মানে শিক্ষা নিত মানে ওই মাটির বাড়িটা অ্যাকচুয়ালি আমরা মনে ভিতরে যেতে পারবো না এটা হলো তিন পাহাড় যেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা শুরু করে ঘোড়া গরুর গাড়ি যে কবিতাটা ফার্স্ট এখান থেকে শুরু হয় আমরা এই যে বাংলা সাহিত্যর মধ্যে যেটা আছে যার মধ্যে আমরা থাকি যেটা আমাদের সাগর আর সেই সব জায়গায় এসে অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমি আসবো হ্যাঁ, হ্যাঁ, সেই ছোট এই যে আমাদের সেই ছোটবেলার কবিতা জায়গা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কাজ ঘর এখানে যে কোনো অনুষ্ঠান এই এখান থেকে শুরু হয় যেহেতু আমরা সামনে ওটা আর্ট হেড তিন হাজার ছশো বিঘা জমির আন্ডারে হ্যাঁ, এখান থেকে তেরো কিলোমিটার দূর রায়পুর বলে একটা জায়গা আছে হ্যাঁ। রায়পুর রাজবাড়ি হ্যাঁ। এটা এটা হলো কলা ভবন আর এই পাশটাতে এই পাশটাতে দেখতে পারবা ওই পাশে একটা বিল্ডিংয়ে আর্ট করা আছে খুবই সুন্দর আর এখানে লকডাউনের পর থেকে লকডাউনের পর থেকে কাউকে অ্যালাউ করে না আচ্ছা রামকিঙ্কর বেজার আর মাটির হ্যাঁ। যতগুলো কাজের ভেতরে করা আছে নন্দলাল বসু হ্যাঁ নন্দলাল হ্যাঁ, বসু রামকিঙ্কর বেজ দুই আদিবাসীদের স্ট্যাচু তৈরি করেছেন স্ট্যাচু এই এটা হ্যাঁ স্ট্যাচু দুই দেখুন স্বামী স্ত্রী দুই ছেলেকে বাবা ঘাড়ে নিয়েছে আর মা মাথায় ঝুড়ি বাচ্চা হ্যাঁ। ছেলে কোলে আছে বাঁ দিকে আর পোষা কুকুর আছে দেখুন একটা হ্যাঁ পোষা কুকুর আছে পোষা কুকুর পথ দেখাতে দেখাতে এরা এক দেশ থেকে এক দেশ কাজে বেরিয়েছে তা নিচে দেখুন ছোটো ছোটো লাল লাল পাথর পড়ে আছে না হ্যাঁ, হ্যাঁ। এই পাথর সিমেন্ট বালি মাখিয়ে রামকিঙ্কর বেশ দু ফুট দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়েটা তৈরি করেছেন হাত লাগায় নাই সিমেন্ট বালি মাখিয়ে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছে তৈরি করার পর ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছে ছুঁড়ে ছুঁড়ে বানানোর পর হ্যাঁ হ্যাঁ যেভাবে ছুঁড়েছো এভাবে আর্ট হয়ে এসছে হাত লাগায় নাই তার জন্য জিনিসটা আপনার এগুলো খেগুলো হয়ে পুরো অমর্ত্য সেনের বাড়ি এটা না আমার ভিতরে ঢুকতে পারবো না এটা বাড়ির কোয়ালিটি দেখতে পারবে আগেকার যে বাড়ির কোয়ালিটি পুরোটাই পুরোটাই আলাদা লেভেলের পুরি দেখাচ্ছি আর অমিত সিং হলো নভেল পুরস্কার বিজয়তা সেন দ্বিতীয় পেয়েছিলেন না প্রথম দ্বিতীয় এটা ঠাকুর তো আলাদা পেয়েছেন হ্যাঁ। দ্বিতীয় পরে পেয়েছেন হ্যাঁ রবীন্দ্রনাথের পরে দ্বিতীয় নোবেল পায় হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল থেকে আর ইনি হলো ব্যবসার দিক দিয়ে পেয়েছিল হ্যাঁ। আচ্ছা আচ্ছা